এই জন্য আমার নবীজি হাদিসের ভিতরে উম্মতকে নামাজের শিক্ষা দিয়েছেন আমার নবীজি বলেন উম্মতেরা যখন মুয়াজ্জিনে আজান দেয় তখন তো তোমাদের কিছু কাজ আছে মুয়াজ্জিন যখন আজান দেওয়ার সময় প্রথম কি বলে আল্লাহ একবার কি বলে আমার নবীজি বলেন ইজা কল আল মুয়াজ্জিন আল্লাহু আকবার তখন তোমরা মুখোমুখো কে বলবে আল্লাহ আকবার বলবে মুয়াজির যখন কি বলে আল্লাহ আকবার তখন তোমরা শুনে কি বলবে আল্লাহ আকবার এভাবে মুয়াজিন যখন কি বলে আশহাদু আল্লা ইলাহা তখন তোমরা মুয়াজ্জিনের মুখোমুখি কি বলবে যখন মুয়াজ্জিন বলে তখন তোমরা মুয়াজ্জিনের মুখোমুখি কে বলবে যখন মুয়াজ্জিন কে বলে তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালা তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার যখন মুয়াজ্জিন বলে ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তখন তোমরা বলবে সাদাক্তা ওয়া কি বলবে সাদাক্তা ওবারতা এবার যখন মসজিদ বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন তোমরা মসজিদের মুখোমুখি কে বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপর মুয়াজিন যখন বলে লা তখন তোমরা মুয়াজিনের মুখোমুখি কে বলবে লা তখন আমার নবী যে বললেন এই মুয়াজিনের মুখে মুখে আমার যে উম্মল আজান দেবে আজানের উত্তর দেবে দাহলাল জান্না সেই সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন না সুবহানাল্লাহ একটা উম্মত মুআজ্জিনের মুখোমুখে আজানের উত্তর দেওয়ার কারণে সেই উম্মত জান্নাতি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এবার আমার নবীজি বলেন উম্মতেরা শুনুন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা যখন মুয়াজ্জিন আজান শেষ করবে মুয়াজ্জিনের আজানের জবাব দিলা মুয়াজ্জিনের মুখমুখে কালিমাগুলো পড়লা কিন্তু হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা বলার সময় কি বলেছিলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালাতু খায়রুম মিনান নাওমের সময় কি বলেছিলা সাদাকতা ওয়া মারারতা আমার নবীজি বললেন তুমি জান্নাতি হয়ে গেছো মুয়াজ্জিন যখন আজান শেষ করলেন তখন তুমি এই দোয়াটা করবা আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته এতটুকু যদি তোমরা যদি আজানের পরে এই দোয়াটা যদি পড়ো আমি নবী বলে দিলাম হাল্লাত দিন আমার ওই উম্মতের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আজানের পরে আজানের দোয়া যদি আমার উন্মত পাঠ করে তার জন্য আমার সফা ওয়াজিব হয়ে যাবে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته এতটুকু যদি কেউ করে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় আমার নবীজি বলেন মুয়াজ্জিন যখন মেহরাব থেকে মিম্বার থেকে যখন আজানের ধ্বনি দেয় আজান যখন শুরু করে মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে আসমানের রহমতের দরজাগুলো এক একটা করে সকলে খুলে যায় আসমানের রহমতের দরজাগুলো খুলে যেতে থাকে আজানের পরে আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আমার উম্মতের দোয়া কবুল করে ফেলেন জোরে বলুন না সুবাহ এই জন্য আজানের পরে সবচেয়ে দোয়া কবুলের সময় জোর বলুন না সুবাহান এই জন্য আমার নবী বলেন উম্মতারা শোনো ইজা সামি তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলামা ইয়াকুল মুআজ্জিন যখন আজান দেয় মুআজ্জিনের মুখোমুখি উত্তর দিবা এবং এরপরে তোমরা যদি পারো সোম্মা সল্ল আলাইয়া আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে আমার উপরে দরুদ পাঠ করবে কারণ আজানের পরে একামতের মাঝখানের সময়ে দোয়া কবুল হওয়ার সময় এই সময়ে আসমান রহমতের দরজাগুলো খোলা থাকে এই জন্য তোমরা আমার আমার উপর বেশি বেশি দরদ পড়বা জোরে বলুন না সুবাহান এই সময়ে তোমরা নামাজের জন্য মসজিদ যখন চলে আসবে এই নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তোমাদের যে তাহিয়াতুল মসজিদ আছে যে সুন্নাত আছে এগুলো আদায় করার পরে আমার উপর দুরুদ করতে থাকবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তুমি মসজিদে বসে বসে কোন গল্প করবে না এখানে হামকি দুমকি তুমি কাউকে দিবে না মসজিদে কোন নেতাগিরি দেখাবে না মসজিদে মুসল্লিদের সাথে কোন খারাপ আচরণ করবে না তুমি এমন কোন আচরণ করবে না মুসল্লিদেরকে দেখাতে চাও এই মসজিদের আমি বড় দায়িত্বশীল তুমি মানুষকে বড় আওয়াজে কথা বলবা না তুমি যে মসজিদে দায়িত্বশীল এটা মানুষকে দেখায়ও না তুমি বসে বসে দরুদ করো পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি কারণ মসজিদ আসতে পারা বড় নিয়াম মসজিদ আসতে পারা এটা বড় রহমত মসজিদে আসতে পারা এটা আল্লাহর বড় নিয়াম তুমি নিয়ামতের শুক্রিয়া দায়ী করবা মোয়াজিরের মুখে মুখে আজানের জবাব দিবা আজানের দোয়া করবা এবং তুমি মসজিদে বসে বসে আমার নবীর উপর দরুদ জপবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলেন আমার উম্মত এক একটি দরুদের কারণে আল্লাহ পাক তার উপরে দশটা করে রহমত বর্ষণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি কি বলেন উম্মত শোনো তোমার মনে অনেক পেরেশানি তুমি অনেক কষ্টে আছো আমার দরদি নবী বলতেছে আজানের একামতের মাঝের সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের মাঝে যদি তুমি আল্লাহর কাছে যেটাই চাও আমার আল্লাহ সেটা তোমাকে দান করবেন এই জন্য উম্মত তুমি যদি আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়ার থাকে আজানের একামতের মাঝখানের সময়ে আল্লাহর কাছে সব কিছু চেয়ে নাও চলে বলুন সবাহ